হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন আমি যে আপনারা দেখছেন ক্রিয়েটার হেল্প ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওটি হতে চলেছে ইন্টারেস্টিং একটি ভিডিও যে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আমি আমার একটি ড্রিম কমপ্লিট করেছি তো সেই ড্রিমটি কিভাবে কমপ্লিট করেছি সেটা আমি শেষের দিকে বলবো প্রথমে আমি আপনাদের ড্রিমটি দেখিয়ে দিচ্ছি তো আমি এখানে দেখতে পাচ্ছেন এই ল্যাপটপটি পারচেস করেছি আজ থেকে প্রায় দশ থেকে এগারো দিন আগে এই ল্যাপটপটি আমি পারচেস করেছি তো এর দাম প্রায় প্রায় টোয়েন্টি ফাইভ থাউজেন্ড হয়ে গেছে মানে টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের ভিতরে এর দাম আছে তো একজ্যাক্ট আপ ডাউন হচ্ছে তো আমি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড নয় twenty four thousand five hundred ninety six দিয়ে আমি কিনেছি তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ল্যাপটপটি আমি পারচেস করেছি তো এই ল্যাপটপটি যে আমি পারচেস করেছি পারচেস করে এখানে দেখতে পাচ্ছেন আমি পেপারিং করে নিয়েছি সামনে পেপারিং করেছি এবং একটি স্ক্রিন কার্ড লাগিয়েছি তো এই তিন চারটি জিনিসের দাম পড়েছে প্রায় তিনশো টাকা এবং সপ্তাহে মিলিয়ে আমার পঁচিশ হাজার টাকা খরচ গিয়েছে তো এই ল্যাপটপের স্পেসিফিকেশন আমি আপনাদের প্রথমে বলে দিচ্ছি তো স্পেসিফিকেশন হলো এই ল্যাপটপটির দাম অনুযায়ী স্পেসিফিকেশনটি এত খারাপ নয় ফার্স্ট হলো এই ল্যাপটপে র্যাম হলো four GB RAM four GB RAM কম অ্যাভারেজ দামে ফোর জিবি র্যাম এটা আমার পুরো আমার আর্নিং থেকে আমি পারচেস করেছি যে এটা আমার একটা ড্রিম ছিল এই যে টু থাউজেন্ড টোয়েন্টি টুর ড্রিম তো ড্রিমটি আমি কমপ্লিট করেছি মানে একটি ল্যাপটপ পারচেস করব হয় সেকেন্ড হ্যান্ড বা ফার্স্ট হ্যান্ড তো আমি সেকেন্ড হ্যান্ড পারচেস করিনি এই কারণে যে সেকেন্ড হ্যান্ডে প্রবলেম থাকে তার জন্য মানুষ বিক্রি করে তার জন্য আমি নতুন নিয়েছি দেখলাম দামও কম আছে স্পেসিফিকেশনও ভালো আছে তার জন্য রম হলো টু ফিফটি সিক্স এবং এইচ এইচডি হলো টু ফিফটি সিক্স মানে টোটাল পাঁচশো বারো জিবি আছে রম র্যাম মিলিয়ে এবং এখানে আমি উইন্ডোজ কোনো উইন্ডোজ ইনস্টল ছিল না আমি ইনস্টল করিয়েছি প্রথমে এটাতে আমি উইন্ডোজ ইলেভেন ইনস্টল করেছিলাম কিন্তু তারপর আমি মানে এটাতে র্যাম কম থাকার কারণে আমি চেঞ্জ করে উইন্ডোজ টেন ইনস্টল করি তো এখানে আমি আপনাদের কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছেন আমি সব কিছু ইনস্টল করে রেখেছি এবং এই মাউসটিও এর সাথে মানে এর সাথে না এক্সট্রা কিনেছি যার যার দাম এক হাজার টাকা পড়েছে তো এটা মানে ওয়ারলেস মাউস চার্জিং সিস্টেম আছে ব্লুটুথ সিস্টেম আছে তারপর এখানে একটি কেবল আছে এই কেবল এই কেবলের মাধ্যমে চার্জ দেওয়া যায় তো এটা নেওয়ার মূল কারণ হলো আমি এটা কেন নিলাম প্রথমে বলবো প্রথমে এটা আমি নিলাম কেন নিলাম ইউটিউবের জন্য তো মানুষ যে কোনো মানুষ বলে যে ইউটিউবের জন্য তুমি এতটা করছো তোমার ইউটিউবের চ্যানেলের সাবস্ক্রাইবার কত তো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার জন্য আমি এটা নিইনি আমি ইউটিউবের জন্য নিয়েছি মানে আমি ইউটিউবে ভিডিও বানাতে ইচ্ছুক বা আগ্রহ তার জন্য আমি এটা ইউটিউব ভিডিও মানে সাবস্ক্রাইবার আসছে না তার জন্য নয় সাবস্ক্রাইবার আসলে আসুক না আসলে নাই এটা আমার ড্রিম আমি ড্রিম কমপ্লিট করেছি আমি এটাতে ফিল্মোরা গো মানে ফিল্মোরা এক্স নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ফিল্মোরা এক্স আছে এখানে উপরে ফিল্মোরা এক্স এটা তো এই ফিল্মোরা এক্স নিয়েছি এটাতে আমি টিউটোরিয়াল শিখছি আস্তে আস্তে শিখে যাব এখানে অ্যাডাব ফটোশপও নিয়েছি এখানে থামনেল বানানো শিখে যাব আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে এখানে আমি এই ল্যাপটপটি নেওয়ার জন্য আমি তিন দিন আমার ঘুম আসেনি কেন কারণ আমি চাই নতুন নতুন কিছু শিখতে তো আমি শিখবো কী জিনিস ভিডিও এডিটিং থামনেল ক্রিয়েটিং এই দুটি জিনিস যদি আমি শিখে নিই তাহলে আমি আমার লাইফে সাকসেস পেয়ে যাব মানে পিসি বা ল্যাপটপের মাধ্যমে শিখে নিই এটা নেওয়ার মূল উদ্দেশ্য এটাই যে আমার ড্রিম কমপ্লিট করেছি টু থাউজেন্ড টোয়েন্টি টুতে আমি এই ড্রিমটি নিয়েছিলাম তো এটা কমপ্লিট করেছি এবং টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অন্য একটি ড্রিম আছে সেই ড্রিমটি আমি আপনাদের শেয়ার করবো না ড্রিম শেয়ার করতে নেই তো আমি সেটাও কমপ্লিট করে আপনাদের দেখে দেবো হয় ফার্স্ট হ্যান্ড না হয় সেকেন্ড হ্যান্ড আমি টু থাউজেন্ড টোয়েন্টি এন্ডে নিয়ে নেব নিয়ে আমি আপনাদের একটি রিভিউ ভিডিও দিয়ে দেবো এখন আমি আপনাদের এই যে ল্যাপটপটি ইনস্টল করা হয়েছিল সেটা দেখাবো কীভাবে install just install Windows eleven install করা হয়েছিল এবং সেটা আবার রিমুভ করা হয় তারপর ইন উইন্ডোজ টেন ইনস্টল করা হয় সেটা দেখাবো এবং আমি আনবক্সিং করেছি সেটাও আমি আপনাদের দেখাবো